আব্দুল মুতালিব ঝমঝম গ্রুপের ওই ডাকনা পাওয়ার সাথে সাথে আব্দুল মুতালিব আল্লাহ আকবার আল্লাহু আকবার আল্লাহ আকবার বলে চিৎকার করে তাকবীর দিলেন এবং হজরত আব্দুল মুতালিব উনি বলতে লাগলেন হাজা তোয়া ইসমাইল হাজা তোয়া ইসমাইল হাজা এটি হচ্ছে আমার পূর্বপুরুষ হজরত ইসমাইল আলাই সালামের আল্লাহর যে দানকৃত কূপ এটি হচ্ছে সেই কূপ মায়া জমজম আমি খুঁজে পেয়ে গিয়েছি আমার স্বপ্ন সঠিক ছিল উচ্চ আওয়াজ দিয়ে বলুন এবার হজরত আব্দুল মুতালিব কূপটা পাওয়ার পরে ঘুমালেন এবার স্বপ্নের মধ্যে একই লোক এসে বলল লা তানজিফ আজমা আব্দুল তোমাকে হেরে যাওয়া সেই রহমতের মায়ে জমজম তোমাকে দান করেছে মনে রেখো এই কূপের পানি আমার পর্যন্ত কমবে না এবং এই কূপ তুমি শুধুমাত্র এই আল্লাহর ঘরের যারা মেহমান আসবে হাজি এই হাজিদেরকেই এই কূপের পানি তাদের ভিতরে তুমি বরাদ্দ করবে তাদেরকে এই কূপ থেকে তুমি পানি পান করাবে উচ্চ অবস্থায় বলুন সুবাহ হজরত আব্দুল মুতালিব এবার ওই কূপ থেকে এবার পানি খাওয়া শুরু করলেন মক্কার মানুষ খুবই আনন্দ কিন্তু আব্দুল মোত্তালিবের এই সরাফতকে অনেকে অস্বীকার করলেন যুগ যুগে মোনাফেক তাকে আব্দুল মুক্তালিব এই কুপের সন্ধান দেওয়ার পর থেকে আব্দুল মুক্তালিবের সম্মান ইজ্জত মানুষের কাছে বহু বেড়ে গিয়েছে উচ্চ আওয়াজ দিয়ে বলুন যারা হিংসুক ছিল তারা সেটি সহ্য করতে পারতেছে না তারা কি করত রাত্রিবেলায় ওই কূপটে তার নোংরা করে চলে যেত হজরত আব্দুল মুতালিব এবার রাতের বেলায় স্বপ্ন দেখলেন ওই লোকটি আবার স্বপ্নের মধ্যে এসে বলল আব্দুল মুতালিব তোমার চেহারা বেশি মলিন হিংসকেরা তোমাকে কষ্ট দিচ্ছে এই কূপট আল্লাহর দান আল্লাহ তোমাকে দান করেছে হিংসকেরা এই কূপটাকে নোংরা করছে তুমি মন খারাপ করো না আমি একটা দোয়া শিখিয়ে দিচ্ছি কাবা শরীফের পাশে দাঁড়িয়ে দোয়াটা করবা আল্লাহ পাক তোমার দোয়া কবুল করবেন আব্দুল মোত্তালিব বললাম কি দোয়া করব তখন ওই লোকটি দোয়া শিখিয়ে দিলেন اللهم إني لا أحلها المغتسلة ولكن هي لشاربي رجلي আল্লাহ এই কূপের পানি শুধুমাত্র গোসল বাদ দিয়ে মানুষের জন্য শুধু পান করে আপনি পানের জন্য অনুমোদন দিন আল্লাহ পাক আব্দুল মোত্তালিবের সেই দোয়া আল্লাহ পাক কবুল করলেন এবং আল্লাহ স্বপ্নে যুগে আব্দুল মোত্তালিবকে বলে দিলেন আজ থেকে জমজমের পানি শুধুমাত্র পান করবে এই পানি যেন এই পানি দিয়ে যেন কেউ গোসল না করে উচ্চ আওয়াজ দিয়ে বলুন সোভা দেখা গেছে আল্লাহর একটা সরাসরি যে কারামত এলহাম ছিল আব্দুল মোহতার এদের সত্য ছিল এটা বারবার প্রমাণিত হচ্ছে কিছুদিন পর ওই হিংসুকেরা যখন ওই কুটটাকে নোংরা করতে আসে তারা সকলে দিনের বেলায় সকলে অসুস্থ হয়ে গিয়েছেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন নওয়াজ আব্দুল মুক্তালিব বলে দিয়েছে একটা পবিত্র পানি মায়ে জমজম এই কূপের সাথে তোমরা বেয়াদবি করবে না আল্লাহ তোমাদের ধ্বংস করে দিবেন দেখলো যারাই এই নোংরা কাজে জড়িত হই তারা সকল অসুস্থ অসুস্থ হয়ে যায় এবার সকালে আব্দুল মোতালিবের কাছে এসে তোবা করে মাপ চাই তারা এই কাজ আর কোনদিন করবে না এটা আল্লাহ পক্ষ থেকে আল্লাহর বান্দাবাদের জন্য একটা বিশেষ নিয়ামত উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ এই জমজমের পানি আল্লাহ পাক শুধু মুমিনদের জন্য সেবা করে বরকতের ওসিরা করে দান করেছেন এই জমজমের পানি কোন কাফের পান করতে পারে না কোন হিন্দু ইহুদি খ্রিস্টান কেউ পান করতে পারে না আল্লাহ পাক এই পানি পানি শুধুমাত্র আল্লাহর মুমিন বান্দা বান্দির জন্য আল্লাহ বিশেষভাবে দান করেছেন উচ্চাবাজে বলুন সুবহানাল্লাহ মক্কার ভিতরে আব্দুল মুত্তালিব তিনি এখন অভিসংবাদিত নেতা হয়ে গেলেন তার মাত্র একটাই ছেলে হারেস আব্দুল মুত্তালিব একদিন চিন্তা করলেন আমার একটা ছেলে দিয়ে কি হবে আমি কিভাবে নেতৃত্ব রক্ষা করব আব্দুল মুত্তালিব একদিন কাবা শরীফের পাশে বসে বসে তিনি মান্য করে ফেললেন আল্লাহ একটা সন্তান দিয়ে আমার কি হবে একটা সন্তান দিয়ে আমি কি করব এই পৃথিবীতে যদি সম্মানের সাথে বেঁচে থাকতে হয় আরো অনেক সন্তানের দরকার ছেলে সন্তান জীবনের সবচেয়ে বড় নিয়ামত যার সন্তান নাই সে বুঝে সন্তান বড় বড় নিয়ামত আর যে সন্তান হারিয়ে ফেলে সে বুঝে সন্তান কত বড় নিয়ামত আব্দুল মুক্তালিব আল্লাহর কাছে ওয়াদা করে ফেললেন আল্লাহ গো তুমি আমাকে একটা সন্তান দিয়েছো হারেস এর সাথে যদি আরো নয়টা সন্তান দিয়ে দশটা সন্তান ফুরাইয়া দাও আমি এর থেকে একটা ছেলেকে তোমার রাস্তায় আমি সবাই করে কোরবানি দিয়ে দিব চাওয়াজ দিয়ে বরং সোহান সন্তানে বেড়ে আল্লাহ পাকে একে একে সন্তান দেওয়া শুরু করলেন একে একে দশটা সন্তান হয়ে গেল আব্দুল মুত্তালিব এখন দশটা ছেলের বাবা উচ্চ আব্দুল একদিন ঘুমের মধ্যে স্বপ্ন দেখলেন ইহে আব্দুল মুত্তালিব উফি বিনাজরি কালি রব্বি এই কাবা শরীফের মালিকের সাথে তুমি ওয়াদা করেছিলে আল্লাহ যদি তোমাকে দশটা সন্তান দান করে একটা সন্তান তুমি কোরবানি দেবে বলেছিলে তোমার মান্নতের কথা বলে যেও না এবার মান্ন তুমি পুরা করে দাও বিশাল পরীক্ষা উনি তো মান্নত করে ফেলেছিলেন দশটা সন্তান হলে একটাকে কোরবানি করবে নিজের সন্তান কি কোরবানি করা যায় এটা তো সম্ভব না দশটা সন্তানের প্রতি তার মায়া লেগে গেছে ভালোবাসা লেগে গেছে আদর সোহাগ দিয়ে সন্তান গুলোকে বড় করেছে কাকে বাদ দিয়ে কাকে কোরবানি দেবে সে তো আল্লাহর সাথে ওয়ালা দিয়ে ফেলছে দশটা সন্তান হলে একটা সন্তান আল্লাহ রাস্তায় কোরবানি করে দিবে আব্দুল মোত্তারিফ পরে গেছে বড় বিপদে কোন সন্তানকে কোরবানি দেবে দশটার প্রতি সমানভাবে ভালোবাসা হয়ে গেছে আব্দুল মোত্তালেব এবার চিন্তা করলো কি করা যায় বড় ছেলেকে ডাকে আমি তো আল্লাহর কাছে মান্নত করেছি একটা সন্তানকে কোরবানি দিব হারেস তুমি রাজি হয়ে যাও হারেস বলে না না তোমার এই কাজের জন্য আমি রাজি নয় আমি পারবো না মেজু ছেলেকে ডাকে মেজু ছেলে বলে না না তোমার এই কাজের জন্য আমার পক্ষে সম্ভব না এবার সেই ছেলেকে ডাকে সেই অস্বীকার করে এবার চার নম্বরে সন্তানকে ডাকে অস্বীকার করে আমি তোমার সেই মান্য পুরা করার জন্য আমি রাজি নই আমি মরতে চাই না আমি তোমার হাতে কোরবানি হতে চাই না এবার আব্দুল মোত্তালিব চিন্তা করে আমি আর কারো কাছ থেকে চাইবো না আমি এবার লটারি দিব আমার লটারিতে যার নাম উঠে আমি সকলে ধরে ওই ছেলেটিকে আমি কোরবানি করে দিব আব্দুল মুতালিব লটারি দিলেন দশ সন্তান থেকে আল্লাহ তুমি কোন সন্তানকে কবল করবে ওই লটারি যখন মারে লটারির মধ্যে শুধু ঘুরে ফিরে আমার নবীর বাবা আব্দুল্লাহর নাম শুধু উঠে আসে উচ্চাবস্থায় বলুন সোহান